আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আসছি নতুন ভিডিও অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণটা অবশ্যই দেখবেন আজকে ব্লগ হচ্ছে আমরা একটা রেস্টুরেন্টে যেতেছি আমার বন্ধু একজন ইন্ডিয়ান এর পার্টি দিতেছে এর পার্টি তো অবশ্যই আজকের ব্লগে কিন্তু সব কিছু দেখাবো আপনারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখবেন এখন কিন্তু আমরা সবাই গাড়িতে আছি আমরা অবশ্যই তিনজনের বেশি সবসময় ঘোরাফেরা করি আমি দেখে দিয়েছি ওদেরকে হ্যাঁ, এটার নাম হচ্ছে শাম ইন্ডিয়ান কেরালা হ্যাঁ ডাক্তার ভাই বলুন হ্যাঁ ওটা হচ্ছে সবার বাবা আমাদের মানে আমাদের সবার বাবা ড্রাইভার তো আমি অবশ্যই ড্রাইভিংয়ের কাজ করি একটা প্রাইভেট কোম্পানিতে আমি অবশ্যই বাইরে থাকি অবশ্যই যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই জানেন আমি কিন্তু মানে থাকি অবশ্যই আমার সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবেন আর বিশেষ কথা হচ্ছে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন গাইস আমরা এখন এসে গেছি রেস্টুরেন্টে রেস্টুরেন্ট হচ্ছে একটা বাংলাদেশি ভাই এটা হচ্ছে আমাদের বাড়ি মানে চট্টগ্রাম বাড়ি এর বাড়ি রাউজান রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে রেস্টুরেন্ট এর নাম হচ্ছে রমজান এর কিন্তু অনেক বিজনেস আছে এখানে এটা কিন্তু নতুন খুলছে হোটেলটা কিন্তু অনেক ভালো রেস্টুরেন্টটা কিন্তু অনেক ভালো তো আমরা প্রায় সময় আসি এখানে খাওয়ার জন্য তো আজকে অবশ্যই আপনাদেরকে দেখাবো ওকে গাইস বন্ধুরা সবাই দেখেন এখানে কিন্তু অনেক লোক আছে সবগুলো কিন্তু পার্সেল নিয়ে যায় এখান থেকে আমরা কিন্তু এখন হোটেলের ভিতরে দেখতেছি রেস্টুরেন্টের ভিতরে এটা হচ্ছে রেস্টুরেন্টের মানে ভিতরের সাইড দেখেন গাইস অনেক সুন্দর একটা হোটেল এটা ওকে গাইস এখন কিন্তু আমরা কিন্তু রেস্টুরেন্টের ভিতরে চলে আসছিলাম রেস্টুরেন্টে কিন্তু অনেক জাম এখানে বিভিন্ন ধরনের বসার জায়গা আছে ওইখানে মানে নিচে বসে টেবিলে বসা আবার আবার এদিকে হচ্ছে ওই আমার বন্ধুরা ওইদিকে যেতেছে এখন কিন্তু অবশ্যই এখানে প্রসাদ করে করি অবশ্যই চলবে এখন কিন্তু অর্ডার দিয়ে দিছি আজকে চলবো যে ছাগলের মাংস ছাগলের মাংস আর বিরিয়ানি অবশ্যই বিড়িতে অবশ্যই দেখবেন আপনারা সাথে থাকবেন অবশ্যই পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন ওকে গাইস কিন্তু অনেক ভালো রেস্টুরেন্ট আপনার কী বলে যে রান্না মানে এখানের মানুষজন সবগুলো কিন্তু অনেক ভালো লোক এখানে আর লোকটা কিন্তু অনেক ভালো ওকে গাইস বন্ধুরা অবশ্যই আমরা কিন্তু অর্ডার করে দিছি তো এখনও পর্যন্ত আসেনি একটু টাইম লাগে মানে এখন আসবো আর কি তো এসে গেছে অবশ্যই আপনি কিন্তু আপনাদেরকে দেখাবো ওকে ওকে গাইস দেখাতেছি আপনাদেরকে বন্ধুরা এসে গেছে এটা হচ্ছে ছাগলের মাংস দেখেন আর এটা হচ্ছে ছনা তো এখন কিন্তু বিসমিল্লা করবো আমরা অবশ্যই এ হচ্ছে আমার ফ্রেন্ড কেরালা কেরালা কেরালা কেরালা কেরালা আর এটা হচ্ছে আন্দ্রা এ কিন্তু বিসমিল্লা করে দিছে তো এখন কিন্তু আমি করব বিসমিল্লা ওকে গাইস গাইস বিসমিল্লা করতেছি এখন বিসমিল্লা আজকের কোয়ালিটা হচ্ছে অবশ্যই আমার বন্ধুর এর নাম দুটা আছে একটা নাম হচ্ছে আর একটা নাম হচ্ছে শ্যাম শ্যাম কুমার ওকে তো অবশ্যই খাওয়ার পরে কথা হইব ওকে গাইস খাওয়া শেষ হয়ে গেছে তো এখন হচ্ছে মানে শপিং মলের দিকে যাব অবশ্যই ভিডিওটা অবশ্যই দেখবেন মানে রেস্টুরেন্ট পর্যন্ত এ পর্যন্ত ভিডিও অবশ্যই মানে এখন শপিং মলে যাব অবশ্যই ওইখানের কিছু অংশ আপনাদেরকে অবশ্যই দেখাবো অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন ওকে গাইস ওকে বন্ধুরা এখন কিন্তু আমরা এসে গেছি মার্কেটের ভিতরে তো কিছু অবশ্যই কেনাকাটা করবো আপনাদেরকে অবশ্যই দেখাবো দেখেন এটা হচ্ছে শপিং মল অনেক বড় এটা শপিং মলের নাম হচ্ছে আলফারামা দেখেন গাইস তো যাইতেছি এখন দেখি কিনি ও আমার ফ্রেন্ড দেখতেছে জুতো দেখতেছে আরেকজন বাবা বলছিলাম না এও আছে মনে হয় এখান থেকে কিছু কিছু মনে টি শার্ট নেবার কি তো এখানে হচ্ছে সেকশন আলাদা আলাদা মানে সেভার সেভার সেকশন এগুলো ছেলেদের জন্য আলাদা মেয়েদের জন্য আলাদা আসলে এখানে কিন্তু বিড়িয়ে করতে কিন্তু অ্যালাউড নেই তারপরে মানে এখানে কেউ নেই এখন তো এই জন্য করতেছি এখন ওইসা সেদিকে দিকে হচ্ছে মহিলাদের ওইদিকে আর এই সেকশন হচ্ছে সবগুলো হচ্ছে ছেলে ওকে গাছ দেখি কি নিতেছে আমার ফ্রেন্ড দেখেন গাইস মানে দেখেন গাইস মানে ভিতরের হাফ গঞ্জি এগুলো আছে এগুলো নিতেছে এখন তো দেখি আরেকজন কি দেখতেছে এখানে ও অনেক দূরে দেখেন দেখেন গাইস টাকো এই তো মনে হয় জুতো নেবে জুতো দেখতেছে গাইজ দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর মানে টি শার্ট আছে তো আসলে আল খাবুরাতে যারা আছেন অবশ্যই ওমান আল খাবুরাতে এরা অবশ্যই মানে নিতে পারেন তো এদিকে হচ্ছে সবগুলো হচ্ছে ছেলেদের আর এগুলো হচ্ছে সব মানে বাচ্চাদের এগুলা এগুলো হচ্ছে সব বাচ্চাদের সেকশন এগুলো হ্যাঁ, ছোটো বাচ্চা এদিকে হচ্ছে ছেলেদের আর এদিকে হচ্ছে আপনাদের মানে মেয়েদের আর কি মহিলাদের তো সেকশনে আমরা অবশ্যই যাব না কারণ ওইদিকে মেয়েরা নেই এগুলো তো আমরা আমরা আছি এদিকে মানে এ হচ্ছে হ্যাঁ, কেরালা কেরালা আমি একে কেরালা বলি মালাবাড়ি টাকু कुछ बोलो हाय बोलो और एक बार হুম, বলো তোরা বাংলা में बात करो বাংলা में बात करो হ্যাঁ, কেমন আছো বলো সবাইকে কেমন আছো বলো কেমন আছো গাইস आई वाह भालो और कुछ और कुछ और कुछ बताओ বাংলা তোরা আর তোরা বাতাও কেমন আছো ভালো আছি এসব বলো ওকে গাইস মানে এ হচ্ছে আমার অনেক ভালো বন্ধু মানে এ হচ্ছে আমার অনেক ভালো বন্ধু মানে সবসময় একসাথে থাকি আমরা তো প্রাইভেট কোম্পানিতে চাকরি করি আমরা ও চাকরি করে কোম্পানিতে আমিও চাকরি করি কোম্পানিতে ওই আমাদের যেটা মানে ড্রাইভার বলছিলাম ওটাও কিন্তু আমরা এক কোম্পানিতে কাজ করি আর কি সবাই এ হচ্ছে অ্যাকাউন্টার আমাদের কোম্পানিতে তো আমিও আছি কোনোরকম আপনাদের দুয়াই তো এগুলো আর কি এ তো এটা হচ্ছে এ মনে হয় আজকে পুরো মার্কেট কিনে ফেলবে এ বুড়ো এটা কিন্তু পুরো মার্কেট কিনে ফেলবে বাবু आप मेरे को लगता है पूरा मार्केट ले लिएगा लगता है आज ये पूरा दे- पूरा ले लिएगा आज গাইজ দেখেন মানে এ কিন্তু মানে একদম ফ্রেন্ডের মতো সবসময় মানে আমাদের সাথে থাকে আহ, কেমন আছো বাবু বলো ভালো আছি ম্যা কেমন আছো বলে তো ভালো আছি বলে কেমন আছো বাবু ভালো ভালো ভালো ওকে গাইস আজকে হচ্ছে এ পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই কমেন্টে জানাবেন যদি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওকে গাইস আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওকে আজকে এ পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন বাই বাই আল্লাহ হাফেজ